السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا সমস্ত তারই প্রশংসা হ্যামদ ওই মহান আল্লাহ রাবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন তার অন্যতম নিয়ামত হচ্ছে জিহব্বা জুবান দান করেছেন মুখ দান করেছেন এবং তার সংরক্ষণ করতে তিনি আদেশ করেছেন সে আল্লাহ রাবুল আলমিনের দরবারে আমরা সকলেই অন্তর অন্তর স্থল থেকে শুক্রিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ সলাৎ এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি যিনি নিজের জিহব্বার মুখের জোবানের হেফাজত করেছেন এবং তিনি অম্মদকে হেফাজত করার নির্দেশ প্রদান করেছেন তার ফজিয়ত বর্ণনা করেছেন সেই নবীর প্রতি কেমত পর্যন্ত সালাত এবং সালাম নাজিল হোক আল্লাহ সাল্লাহ বারিক সময় তো ভাই বোন আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে জিহব্বার হেফাজত আরবিতে একে বলা হচ্ছে লেসান বা জুবান হেফা এই জিহব্বা মানুষের মুখ দিয়ে যে মানুষ কথা বলে তার অন্যতম কারণ হচ্ছে উপায় হচ্ছে যে জিহব্বা যদি আপনার আমার জিহব্বা না থাকে তাহলে আমরা কথা বলতে পারবো না এই জিহব্বার এই মুখের হেফাজত করতে হবে আপনি কি কথা বলছেন ভালো কথা বলছেন না মন্দ বলছেন সচেতন হয়ে সবসময় চিন্তা ভাবনা করে কথাবার্তা আপনাকে বলতে হবে যে বিষয়ে আপনার এলিম নাই জ্ঞান নেই যে বিষয়ে আপনি জানেন না সে বিষয় নিয়ে আপনি কথা বলবেন না কোনো বিষয়ের পিছু পড়বেন না এমন কথা বলবেন না যার ব্যাপারে আপনার এলিম নেই জ্ঞান নেই কাউকে অযৌক্তিক কথা বলবেন না অহেতুক কথা বলবেন না মানুষের নিন্দা খুঁজে বেড়াবেন না সময় তো ভাই বোন আমার আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন তার অন্যতম নিয়ামতের জিহব্বা দান করেছেন জীব দান করেছেন এর মাধ্যমে আমরা এই মুখের মাধ্যমে জিহব্বর মাধ্যমে আমরা কথা বলি এর হেফাজত করতে হবে এর সংরক্ষণ করতে হবে একে ভালো কাজে লাগাতে হবে আল্লাহ রাবুল আলমিন সুরাতুল ইসরার ছত্রিশ নম্বর আয়তে বলেন ওলা তকফু মা আলাইসালাকা বি যে বিষয়ে তোমার জ্ঞান নেই যে বিষয়ে তুমি জানো না তার পিছু নিও না অনুসন্ধান করো না তা বলো না কাউকে অভিযুক্ত করো না কুধারণা করো না আন্দাজে কথা বলো না সব কিছু সামিল আছে এ ওলা মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেন যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি কথা বলো না সে বিষয়ে কাউকে দোষারোপ করো না নিন্দা অনুসন্ধান করো না সে বিষয়ে আন্দাজে তুমি কথা বলো না ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা নিশ্চয় কান মানুষের কান অলবাসরা চোখ অলফুয়াদা হৃদয় তাহলে নিশ্চয় কান চোখ অন্ত হৃদয় এগুলোর সকল বিষয়ে অবশ্যই জিজ্ঞাসা করা হবে বললেন উলায়কে কান আনহু মাসউলা তাহলে কান দিয়ে আপনি কি শুনেছেন ভালো শুনলেন না মন্দ শুনলেন চোখ দিয়ে আপনি ভালোটা দেখলেন না মন্দটা দেখলেন হৃদয় দিয়ে আপনি ভালোটা অনুধাবন করলেন না মন্দটা অনুধাবন করলেন এগুলো প্রত্যেকটার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এ আয়াতে বোঝা যায় আল্লাহ রাবুল আলমিন ওম্মদকে জাতিকে সতর্ক সাবধান করে দিয়েছেন এবং এই জীবের হেফাজত করার কথা তিনি বলেছেন তিনি বলেছেন যে বিষয়ে তোমার জ্ঞান নেই যে বিষয়ে তুমি জানো না সেটা তুমি কাউকে বলিও না তার পিছু নিও না অনুসরণ করো না বলো না কাউকে অভিযুক্ত করো না এই আয়তে সব কিছু অর্থ সামিল রয়েছে আন্দাজে কথা বলো না কাউরি প্রতি কুধারণা রাখো না কাউরি নিন্দা দোষ ত্রুটি খুঁজে বেড়ায় না যে বিষয়ে তুমি জানো না সে বিষয়ে তুমি আমল করিও না আল্লাহ রাবুল আলমী জোবানের হেফাজত করতে বলছেন আর তিনি বলছেন যে বিষয়ে তোমার জ্ঞান নেই যে বিষয়ে তুমি জানো না সেটা কাউকে তুমি বলো না সময় তো তিনি ভাই বোন আমার তাহলে এই জোবান দিয়ে আমাদেরকে জোবানের জিহব্বার হেফাজত করতে হবে এই জিহব্বার আমাদের হেফাজত করতে হবে এই মুখের হেফাজত সংরক্ষণ করতে হবে গিবত থেকে নিন্দা থেকে চুগলখড়ি থেকে মিথ্যা কথা বলা থেকে এরকম বহু রকমের পাপ থেকে আমাদেরকে জীবনবার হেফাজত করতে হবে সম্মানিত তিনি ভাই বোন আমার আয়াতের তাফসিরে আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা বলেন ওলা তাকুল অর্থ তিনি ওলা তাকুল তুমি বলো না আউফি বলছেন লাতার মেহাদান বেমা আলাই যে বিষয়ে তোমার এলিম নাই কাউকে তুমি দোষারোপ করিও না কাদাদা রাহেমাল্লাহ বলেন লাকুল রাই তো ওলাম তারা তুমি বলিও না যে আমি দেখেছি আর তুমি দেখনি এই জিনিসটা তুমি দেখনি তুমি বলি না যে আমি দেখেছি অসামিয়া তো ওলাম তসমা আর তুমি ওলাম তসমা আর তুমি কথা বলিও না যে আমি শুনেছি আর তুমি শোনো না ও আলিম তো আমি জেনেছি ওলা ওলাম আলাম আর তুমি জানো না তাহলে যে বিষ যে জিনিসটা আপনি দেখেননি সেটা আপনি মিথ্যা বলবেন না যে আমি দেখেছি যে বিষয়ে আপনি শুনেননি সঠিকটা জানেননি শুনেননি ওটা কাউকে আপনি বলবেন না যে আমি শুনেছি যে বিষয়ে আপনার এলিম নাই জ্ঞান নাই সেটা কাউকে বলবেন না যে আমি এ বিষয়ে জানি তাহলে এই মুখ দিয়ে মানুষ বলে যে যে জিনিসটা দেখেননি আর যদি বলে যে আমি দেখেছি মিথ্যা হয়ে গেল যে জিনিসটা আপনি শুনেননি মুখ দিয়ে বললেন যে হ্যাঁ আমি কান দিয়ে শুনেছি মিথ্যা হয়ে গেল যে বিষয়ে আপনার এলিম নেই আপনি বলছেন যে আমি জানি সেটা আপনার মিথ্যা হয়ে গেল ফাইনাল্লাহ আন্দারে খুললি নিশ্চয় আল্লাহ রাবুল আলমিন তোমাকে এই সমস্তর ব্যাপারে জিজ্ঞাসা করবেন সম্মানিত দিনী ভাই বোনা তাহলে আমাদেরকে জিহব্বার এই জীবের হেফাজত করতে হবে সংরক্ষণ করতে হবে এই জন্য বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন আখের যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে এবং পরকালের প্রতি ইমান রাখে ফল ইয়াকুল খাই আউলে ইসমুদ সেই জন্য উত্তম কথা বলে অথবা চুপ থাকে আপনার যদি ইমান আছে আপনি একজন ইমানদার বান্দা মুসলিম বান্দা আল্লাহর প্রতি ইমান রেখেছে আখেরাতের প্রতি আপনার ইমান আছে অতএব আপনি মুখ দিয়ে ভালো কথা বলবেন সম্মত কথা বলবেন অথবা চুপ থাকবেন ফালিয়াকুল খাইরান আউলে ইয়াসমত মুখ দিয়ে ভালো কথা বলবেন অথবা চুপ থাকবেন তাহলে যে বিষয়ে আপনার জানা নেই সে বিষয়ে আপনি কাউকে বলবেন না এমনকি আপনি অনুমান করে ধারণা করে কাউকে বলবেন না কারণ ধারণা করাও নিষেধ রয়েছে আল্লাহ রাবুল আলমিন সুরা হুজরাতের বারো নম্বর আয়াতে বলছেন ইয়া আমানু হে ইমানদারগণ ইজতানেবু কাসির আমিনাজন তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো ইন্না বাজাদ ইসম নিশ্চয়ই কিছু ধারণা হচ্ছে পাপ গুণা ওলা তেজাসু আর তোমরা মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াও না কার কি ত্রুটি আছে ছেলের ত্রুটি কি মেয়ের ত্রুটি কি এর ত্রুটি কি ওর ত্রুটি কি এরকম তোমরা খুঁজে বেড়াও না ওলা ইয়াক্তা বাদুকুম বাদা আর তোমাদের কেউ যেন কাউরে গিবত না করে এগুলো কাজ মুখে দিয়ে মুখ দিয়ে মানুষ করে তাহলে আপনি কাউরি ব্যাপারে খারাপ ধারণা করবেন আপনি মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াবেন না এবং আপনি কাউরি গিবত নিন্দা করবেন না তোমাদের কোনো ব্যক্তি চাই যে সে তার মৃত্যু ভাইয়ের বস্তু খাবে ফাঁকারে তুমু তোমরা এটা অপছন্দ করবে অত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো রাহিম নিশ্চয় আল্লাহ বলেন হচ্ছেন অতি তবা কবুলকারী এবং অতি মেহরবান সুরাতুল হজরাতের বারো নম্বর আয়াত দ্বারা প্রমাণ হলো যে আপনি অনুমান করেও কাউকে কোনো কথা বলবেন না যদি সঠিক বিষয়টা জানা থাকে তাহলে আপনি বলবেন না হলে আপনি চুপ থাকবেন আপনি মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াবেন না বলবেন না যে অমুকের এই দোষ আছে অমুকের এই দোষ আছে অমুকের এই দোষ আছে এরকম আপনি মানুষের সামনে মানুষের দোষ ত্রুটি খুঁজে বলে বেড়াবেন না বলা যাক তা বাদ আর এই গিবতি কাজ করবেন না গিবত করবেন না নিন্দা করবেন না কেন আপনি এই কাজ করবেন আল্লাহ নিষেধ করেছেন সবাই দিনী ভাই বোন আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে শরীরের মধ্যে অসংখ্য নিয়ামত দিয়েছেন তার মধ্যে একটি যে বাক শক্তি দিয়েছেন এই জুবান দিয়েছেন এই মুখ দিয়েছেন যদি আপনার আমার বাক শক্তি কেড়ে নেওয়া হয় এই জুবান কেড়ে নেওয়া হয় তাহলে কি আমরা কথা বলতে পারবো অতএব আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কি কথা বলছেন আপনি ভালো কথা বলছেন না মন্দ কথা বলছেন আপনি কোরআন হাদিস মোতাবেক কথা বলছেন না শির্ক বেদাতের কথা বলছেন আপনি মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াচ্ছেন না মানুষের ভালো দিকটা বলছেন আপনি মানুষের ব্যাপারে খারাপ ধারণা রাখছেন না ভালো ধারণা রাখছেন সব কিছু আপনাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ রাবুল আলম এ কথায় বলেছেন ইন্না সামা ওয়াল বাসার ওয়াল ফোয়াদা কুল্লুল উলায়কা কানা আনহু মাসুলা নিশ্চয় কান কান দিয়ে আপনি কি শুনলেন ভালো শুনলেন না মন্দ শুনলেন চোখ দিয়ে আপনি কি দেখলেন ভালো না মন্দ ফোয়াদা মন দিয়ে আপনি কি অনুধাবন করলেন কি অনুভব করলেন কি অনুমান করলেন আপনি ভালো না মন্দ অবশ্যই এগুলোর ব্যাপারে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় কেমতের ময়দানে আল্লাহ রাবুল আলমিন জিজ্ঞাসা করবেন ব্যক্তিকেও আর এই অঙ্গ প্রত্যঙ্গে সম্মানিত তিনি ভাই বোন আমার কেমতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কান দিয়ে কি শুনেছেন ভালো শুনেছেন না মন্দ শুনেছেন চোখ দিয়ে আপনি ভালো জিনিসটা দেখেছেন না মন্দ জিনিসটা দেখেছেন আপনি আপনার অন্তর দিয়ে ভালো কিছু উপলব্ধি করেছেন না মন্দটা উপলব্ধি করেছেন সব কিছু আপনাকে কেমতের ময়দানে জিজ্ঞাসা করা হবে এই জন্য বলছেন কুলুল উলায়কানা প্রত্যেকের ব্যাপারে জিজ্ঞাসিত হবে বান্দাকে জিজ্ঞেস করা হবে তোমাকে এই জিনিসগুলো দেওয়া হয়েছিল তুমি কানের মাধ্যমে ভালো শুনেছো না মন্দ চোখ দিয়ে ভালো জিনিস দেখেছো না মন্দ অন্তর দিয়ে ভালো উপলব্ধি করেছো না গ্রহণ করেছো না মন্দ জিনিস গ্রহণ করেছো সব কিছুর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আর সেদিন এ জুবান কথা বলতে পারবে না সুরা ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন আলিয়ম নাহতেমা আলা ফাহিম আজকের দিনে কেমতের দিনে আমি তাদের জোবানে মুখে মোহর লাগিয়ে দেব অতুকাল্লেমোনা আই দি হুম আই দি হিম আর আমার সাথে কথা বলবে তাদের হাত তার সাধু আরজুল হুম আর তাদের পা সাক্ষী দিবে বেমা কান এক সেবুন তারা এই পা দিয়ে কি কাজ করেছে তাহলে অঙ্গ প্রত্যঙ্গ সেদিন কেমতের ময়দানে কথা বলবেন আর এরকম তাহলে আপনি চিন্তা করুন যে আপনি ভালো কাজ করছেন না মন্দ কাজ করছেন এই আয়াত এই মর্মে আরেকটি আয়াত সুরা নূরের চব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়ৌমাতাসাদু আলাইহিম আলসেনাতহম সেদিন তাদের বিপক্ষে এ জুবান তাদের বিপক্ষে সাক্ষ্য দিবে ও আরজুলুহুম এবং তাদের পা তাদের বিপক্ষে সাক্ষী দিবে বিমা কানু আমানুর তারা যা করত সেগুলো তাহলে কেমতের ময়দানে আপনার জুবান আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার হাত বিপক্ষে সাক্ষী দেবে সময় তো তিনি ভাই বোন আমার অতএব আপনাকে আমাকে এই জোবান দিয়ে এই জোবানের হেফাজত করতে হবে এই জোবান সংরক্ষণ করতে হবে ইনশাল্লাহ আগামীকালকে এর দ্বিতীয় পর্ব আলোচনা করব আজকে এ পর্যন্ত শেষ করলাম যে জিহব্বার হেফাজত এর প্রথম আলোচনা পর্ব শেষ করলাম আল্লাহ আমাদের সবাইকে এই জিহব্বার হেফাজত করার এবং উত্তম কথা বলার ভালো কথা বলার তৌফি দান করেন সকলে বলেন আল্লাহ মামিন আল্লাহর কাছে আরো দোয়া করি যে হে আল্লাহ হে পরবর্তীকার আলাম তুমি আমাদেরকে তৌফিক দাও যে আমরা যেন এই জুবান দিয়ে এই জিহব্বা দিয়ে এই মুখ দিয়ে উত্তম কথা বলতে পারি ভালো কথা বলতে পারি আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো তুমি আমাদেরকে গিবত থেকে নিন্দা থেকে চুগলখড়ি থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ